ওকে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আসলে একটা ট্রাভেলিং অ্যাডাপ্টার আপনারা যদি অন্য কোনো দেশে যাইতে চান ওই দেশের আপনার যে প্লাগগুলো আছে আসলে ওগুলো তো বাংলাদেশের প্লাগ আমাদের দেশের প্লাগ একরকম না আসলে different country different plug so আপনাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে একটা ট্রাভেলিং অ্যাডাপ্টার সো আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যাডাপ্টার আপনারা এটাতে ইউজ করতে পারবেন power plug also power plug এবং ইউএসবি অলসো সো আপনি এটা নিয়ে যেতে পারবেন সো আমি এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ট্রাভেলিং অ্যাডাপ্টার এখানে হচ্ছে দুইটা ইউএসবি আছে এবং এখানে একটা হচ্ছে পাওয়ার সকেট আছে আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা যদি হেয়ার আপনারা এটা ইউজ করতে পারবেন এবং আপনারা পারবেন এটা হচ্ছে মালয়েশিয়া আপনারা এই তিন তিন মাথাওয়ালা পিনগুলো ইউজ করতে পারবেন এবং এখানে আছে আরেকটা জিনিস দেখে আপনাকে এটা গেল তারপরে হচ্ছে আপনারা যদি ইউএসএ যান দ্যাট মিনস চায়নাতে যান যদি সঙ্গে তারা অবশ্যই যাওয়া আসা করে তাদের জন্য এটা আসলে অনেক একটা জিনিস সো এটাতে demais ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে খুদা হাফেজ